ইনশাল্লাহ দিয়ে hello everyone KD engineering YouTube চ্যানেলে আপনাদেরকে জানাই সাদরের সম্ভাষণ আমরা আছি ইট্যাপস পেড কোর্স মাত্র একটি ভ্যালু ব্যবহার করে চব্বিশশো নব্বই টাকার মাধ্যমে আপনি ক্লাস করতে পারেন বিল্ডিং ডিজাইনের মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করি আমরা এখানে একটি সফটওয়্যার মাধ্যমে টোটাল একটি হাইরেজ বিল্ডিংকে কিভাবে ডিজাইন করতে হয় ইচ অ্যান্ড এভরিথিং আপনারা এই প্রজেক্টের মাধ্যমে শিখতে পারেন তো আমাদের সাথে আজকে আমরা যে ক্লাসটা করব এটা হচ্ছে আমাদের পেড ক্লাস ফোর এর চার নাম্বার ক্লাস ঠিক আছে চার নাম্বার ক্লাসে আমরা মোটামুটি আজকে column layout beam layout slab layout এই বিষয়গুলা ইটেপসে মডেলিং আকারে ইনপুট দিব ঠিক আছে ইটেপসে মডেল আকারে ইনপুট দিব তো এতদিন যাবত আমি একটা বিষয় আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে আসতেছিলাম column layout column layout column layout কারণ এই কলাম লেআউটের উপরে বেস করে কিন্তু পুরো ইটেপসের ক্লাসটাই হয় পুরো মডেলটাই করতে হয় আবার এই কলাম লেআউটের উপরে বেস করেই পুরো বিল্ডিংটার লেআউট দেওয়া হয় ইনসাইটে মানে যেখানে আমাদের কনস্ট্রাকশন সাইটটা রয়েছে ঠিক আছে তাহলে আজকে আমরা এই কলাম লেআউটটার হুবহু আমরা ইটেপসে এই যে সেম ভাবে ইনপুট দিয়েছি আবার আমরা গত দুটা ক্লাসে কিভাবে কলাম তৈরি করলাম কিভাবে তারপর সবকিছু আছে এখানে স্ল্যাব তৈরি করলাম ঠিক আছে আবার সবকিছু এখানে আমরা ইনপুট দিছি ওকে এখন আমরা পুরো ওই বিল্ডিংটা আমরা মডেল করব অ্যানালাইসিস করব ডিজাইন করব আমাদের পার্ট বাই পার্ট তাহলে আমরা যেহেতু ইটাপসের e এই মডেলিংটা আছে এই গ্রিড লাইনটা তৈরি করছি এর জন্য আমাদের যে ভিডিওগুলো এটা আমাদের ফেসবুক পেজে আমরা দিয়েছি আমাদের Facebook page ETABS KD engineering and consultant আমাদের পেজ ফেসবুকে সার্চ করলে চলে আসবে ওইখানে আপনারা আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের ওইখানে আরেকটা সিরিজ ভিডিও আমরা আপলোড দিচ্ছি সেটা হচ্ছে আমাদের paid class two paid class three এর ছয়তলা একটা বিল্ডিং এর উপরে ডিজাইন ওইটা আমি ওইখানে আপলোড দিছি আপনারা দেখে নেবেন ঠিক আছে তো আজকের ক্লাসে আমরা মূলত যেটা শিখব সেটা হচ্ছে ইট্যাপস এ মডেলিং এতদিন হ্যালো হ্যালো সবাই একটু মিউট করে দিই হ্যালো তাহলে আজকে গত তিনটা ক্লাসে আমরা কিভাবে যে আলোচনাগুলো করে আসছি আলোচনাগুলো হয়েছিল ইটাপিসে মডেল করার জন্য যাবতীয় সবকিছু আমরা ইনপুট দিয়েছি আমরা সবকিছু রেডি করছি আজকে আমরা ড্রয়িং করব ইটাপসের মধ্যে পুরো মডেলিংটা ড্র করব তাহলে ড্র কিভাবে করব অবশ্যই ড্রয়িং যেভাবে আছে ইটাপসের মডেলটা সেইভাবে হবে তাই আমি চলে গেলাম আমাদের যে আর্কিটেকচারাল যে ড্রয়িং এই ড্রয়িং অনুসারে আমরা এই ইটাপসে কিভাবে ড্রয়িংটা ইনপুট দিব এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো আমাদের কাছে আমাদের একটা রেডি কলাম লেআউট আছে এটা অনুসারেও আমরা কাজ করতে পারি ঠিক আছে তাহলে আমরা প্রথমত দেখি আমাদের এক্স এক্সিসে মানে এইভাবে মডেল এই কলাম লেআউটটা যেভাবে আছে সেম ভাবে আমরা ইটেপসে e প্রথমত ইনপুট দিব তো এখানে একটা ইনপুট দেওয়ার সময় আমরা একটা জিনিস খেয়াল করি আমাদের গ্রিড আছে E grid D grid C grid B grid A grid ঠিক আছে এভাবে গ্রিড লাইন গুলা আছে সেম ভাবে আমরা কিন্তু ইটেপসও e ইনপুট দিছি তাই না এখন আসেন আমরা প্রথমত যে কোনো একটা গ্রিড লাইন ধরে শুরু করি তো আমরা প্রথমটা যদি ধরি এই প্রথম এই গ্রিডটাতে কয়টা কলাম আছে একটা দুইটা তিনটা চারটা তো আমি যদি এটাকে শুরু করি তাহলে আমি প্রথমত এই গ্রিডে একটা কলাম দিব এখানে একটা কলাম দিব এখানে একটা কলাম দিব এখানে একটা কলাম দিব তাহলে আমি যদি শুরু করি তাহলে আমি প্রথমে কলাম দিয়ে শুরু করি তো আমি যদি কলাম আঁকতে চাই অবশ্যই মনে রাখতে হবে এর নিচের একটা অপশন আছে দেখেন one storey all storey similar storey এই যে কর্নারে আমার দেখা যাচ্ছে অল স্টোরি কাউন্ট করে আসতে হবে যদি কলাম ড্রয়িং করতে চাই ঠিক আছে কলাম এখন অল স্টোরি দেওয়ার পরে অল স্টোরি দেওয়ার পরে আমাদের এখানে আমরা কি করব কলামের জন্য এখানে অপশন আছে একটাই অপশন আছে draw quick draw column okay পাইলাম কুইক কলামে আসার পরে আমার এখানে সবগুলো কলাম আমি যতগুলো কলাম বানাইছি সবগুলো কলাম এখানে আছে ওকে থাকার পরে এখন আমি এখানে কলাম ড্র করব এখন সবগুলো কলাম থাকার পরে আমাকে দেখতে হবে আমার ড্রয়িং এর কলামের ফেজগুলা কেমন আছে এটা আছে ভার্টিক্যাল ফেস আর আছে হরাইজন্টাল ফেস এই ফেস অনুসারে কলামগুলো সেট করতে হবে এই এখানে দেখেন তো এটা হচ্ছে vertical face vertical face vertical face horizontal face same ভাবে আমরা কলামগুলো সেট করতে হবে তাহলে আমরা ইটেপসে e যাই তাহলে আমাদের এই আমাদের কাটশটটা আসতেছে কিরকম হরাইজন্টাল ফেস তাহলে আমাদের সবগুলো কিন্তু হরাইজন্টাল ফেস না কিছু কিছু ভার্টিক্যাল কিছু কিছু হরাইজন্টাল তাই নিচে আসার পরে এখানে একটা অ্যাঙ্গেল ডিগ্রি দেখবেন অ্যাঙ্গেল ডিগ্রি এটা দেখেন নব্বই ডিগ্রি নব্বই ওকে দিলাম নব্বই ডিগ্রি দেওয়ার পরে আমার দেখেন যে কলামটা সোজা হয়ে গেছে আবার আপনি যদি জিরো ডিগ্রি দেন তাহলে কালামটা দেখবেন হরাইজন্টাল হয়ে গেছে ওকে তাহলে আপনি এখানে নব্বই ডিগ্রি দিয়ে দিই নব্বই ডিগ্রি ওকে দেওয়ার পরে আমি যদি পয়েন্ট টু পয়েন্ট কলামগুলো আঁকা শুরু করি দেখবেন নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে ওকে নিয়ে নিচ্ছে তাহলে আমি আবার আন্ডো করি তাহলে আমার কলামগুলো যে নিচে আমি কিন্তু কলামগুলোকে বিভিন্ন কালার দিয়ে আসছিলাম আমি যদি ডিফাইনে সেকশন প্রপার্টিতে যাই দেখেন তো এখানে এ সি টু এর কালারটা কিরকম নীল আবার সি ওয়ানের কালামটা কত হলুদ এরকম আসার কথা তো আমার তো এগুলো আসতেছে না এগুলো আসতেছে বাই ডিফল্ট কালার তো এগুলো যদি আমি পাইতে চাই তাহলে আমি চলে যাবো সেট ডিসপ্লে অপশন এই যে টিক চিহ্নটা দেখা যাচ্ছে সেট ডিসপ্লে অপশনে যাই যাওয়ার পরে এখানে দেখবো সেকশন প্রপার্টি নিচে দিব এটা যদি একটু সরাই আনি এ অ্যাপ্লাই ওকে ঠিক আছে অ্যাপ্লাই ওকে খেয়াল করেন এখন আমি যদি আঁকি দেখবেন এই কালার আসতেছে দেখছেন কালার আসতেছে তাহলে আমাদের এখানে যেহেতু বিশ ফুট আঠারো ফুট দূরত্ব কলাম টু কলাম সেহেতু আমি এটাকে বারো বিশ দিলাম এটাকে বারো বিশ দিলাম এটাকে বারো বিশ দিলাম সবগুলোর আপাতত একটা সাইজ দিয়ে মডেল করি পরে কম বেশি করা যাবে অসুবিধা নাই একটা জিনিস খেয়াল করেন এর জন্য আমি ড্রয়িংটা দেখা একটু জরুরি ড্রয়িং এ এই প্রথম তিনটা কলাম কিন্তু লম্বা লম্বি পরের তিনটা পরের একটা কলাম হচ্ছে কি হরাইজন্টালি দেওয়া আছে তাহলে আবার সেকেন্ড গ্রিডে এসে একটা লম্বা আর একটা হরাইজন্টাল তাহলে আমি তাহলে এটা হচ্ছে হরাইজন্টাল তাহলে আমি এখানে নব্বই ডিগ্রি উঠাই দিব জিরো ডিগ্রি করে তাহলে আমার এটা এভাবে হয়ে গেল ওকে হয়ে যাওয়ার পরে এবার এখানে একটা কলাম হবে লম্বা লম্বি এখানে হবে হরাইজন্টাল তাহলে কলাম গ্রিডটা নেই তো এটা হবে এই প্রথমটা হচ্ছে লম্বা লম্বি কিন্তু এটা হচ্ছে কি হরাইজন্টাল তাহলে আমার যেহেতু এটা এর পেলাম আমি এটাকে ধরলাম বারো চব্বিশ আর অ্যাঙ্গেলটা দিলাম নব্বই ডিগ্রি এই যে এইরকমের জন্য আর এটা হচ্ছে আমার হরাইজন্টাল মানে শোয়ানো তাহলে আমি এটাকে দিলাম জিরো ডিগ্রি দিলে এটা এরকম হয়ে যাবে ওকে হইল ওকে কলাম আমার সেটিং দুইটা গ্রিডে শেষ এবার তিন নাম্বার গ্রিডে কি অবস্থা দেখি তিন নাম্বার গ্রিডে আমার তিন নাম্বার গ্রিডে শুধু একটা কলাম আর এখানে একটা স্কোয়ার কলাম আছে আঠারো আঠারো স্কোয়ার কলামটা বিশেষ করে আমি দিছিলাম আর্কিটেকচারাল পারপাসে এই যে এরকম আপনি চাই আর্কিটেক্ট এরকম করছে তো আমি করার চেষ্টা করছি অর্থাৎ থ্রি তে কোনো প্রকার ডিজাইন ডিজাইন ছিল আপনি চাইলে এটাকে লম্বা লম্বিও দিতে পারেন যেদিকে একটু ডিরেকশন হরাইজন্টাল দিকেও দিতে পারেন তো তিন নাম্বার গ্রিডে আমার কলাম আছে মাত্র দুইটা একটা হচ্ছে বড় একটা হচ্ছে ছোট মানে এই জায়গায় একটা আছে এখানে একটা আছে ওকে তাহলে এটা যেহেতু একটু বড় সাইজ এটাকে আমি দিলাম বারো চব্বিশ কলামটা যখন ফেল করবে তখন আমি এটাকে বাড়ামো এখন ডিরেক্টলি না দিই একটা আছে বারো আঠাশ তাহলে এটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এইরকম একটা দিলাম আর এখানে একটা ছোট কলাম দিই এটার জন্য আমি ধরবো ধরেন বারো বিশে ধরি বারো বিশ আর জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি দিলে কি হবো এরকম হবে ওকে হইল হওয়ার পরে আমি দেখি আমার এখানে লিফট করে কলামগুলো হবে এবার আমরা চলে যাব তিন নম্বর গেটে চার আর পাঁচ মানে এক দুই নিচের দুইটা আমাদের বাকি আছে তো বাকিগুলোতে আমরা দেখি এই লাস্টের এই চারটা হয়ে গেছে কি জন্য লিফট করার জন্য ঠিক আছে লিফট করার জন্য আমাদের কি কোথাও ভুল হচ্ছে কিনা একটু গ্রিড লাইনটা মিলিয়ে দেখি তো আমার মনে হয় একটু ভুল হতেছে না ভুল হচ্ছে না সমস্যা নাই লাস্টটা হচ্ছে লিফট কোর আর এখানে সবগুলা কলামই ভার্টিক্যাল ফেসে করা আর লাস্টেরটা হচ্ছে হরাইজন্টাল ফেসে করা ঠিক আছে আপনারা ড্রয়িংটা দেখে দেখা এর জন্য কইছে যে ড্রয়িংটা প্রিন্ট করে রাখবেন তাহলে আমরা লাস্টের গ্রিড আর এই গ্রিড এটা হচ্ছে আমাদের লিফট করার জন্য তো লিফট করার জন্য বেশি বড় ধরার দরকার নাই ছোটই ধরি বারো বিশ বারো আঠারো এই টাইপের কিছু একটা ধরলে হবে নব্বই ডিগ্রি এরকম এই এই ইয়েলো কালার তো দেখা যাচ্ছে না তাহলে এটাকে একটু চেঞ্জ করে দিতে হবে এই এই আর এই কলামটা আছে ছোট তাহলে এটা দিলাম বারো আঠারো জিরো ডিগ্রি এই দিলাম ওকে আমাদের কলাম আঁকা কিন্তু শেষ সবকিছু করার পরে আপনি দিবেন সেফ বারবার সেভ দিবেন তো ইউলো কালার আপনি যদি ডিরেক্টলি দেখেন যে আপনার বিল্ডিংটা কিন্তু হয়ে গেছে ওকে তাহলে আমরা ইউলো কালারটাকে চেঞ্জ করে দিই ইউলো কালারটা চোখে দেখা যায় কম তাহলে আমরা কি করব দেখেন তো একটু আমরা জাস্ট ইয়েলো কালারটা হচ্ছে বারো আঠারো ফ্রেমে যাব বারো আঠারোতে ঢুকবো মডিফাই করব মডিফাইতে ঢুকে এটাকে ধরেন আমি একটু অন্য একটা কালার দিয়ে দিই এরকম একটা কালার বা একটা পিঙ্ক কালার দিয়ে দিই পিঙ্ক কালার দেখতে সুন্দর দিয়ে দিলাম ওকে তাহলে আমার কিন্তু কলাম আঁকা শেষ ওকে এখন আমার যেহেতু কলাম আঁকা শেষ আমি এখন বিমা আমার কলাম আঁকার সময় আমার কন্ডিশন ছিল কি অবশ্যই অল স্টোরি হইতে হবে আর নব্বই ডিগ্রি হলে কি হয় আর জিরো ডিগ্রি হলে কি হয় জাস্ট ডিরেকশনগুলো চেঞ্জ হয় হ্যাঁ এখন আমরা বিম আঁকবো একই ইজি তাহলে বিম আঁকবো বিম আঁকার জন্য কয়েকটা কথাবার্তা আছে এগুলো একটু বলাই দিই এখন আমার কিন্তু বিম হবে এ আর সি মাঝখানে কিন্তু কোনো ভাগ হওয়া যাবে না আবার ডি আর এফ আমার কিন্তু মাঝখানে কিন্তু কোনো প্রকার ভাগ হওয়া যাবে না বিম আঁকার সময় বিম আঁকার অপশন কিন্তু দুইটা একটা হচ্ছে এটা এটাতে এটাতে ক্লিক করার পরে নিচে আপনার প্রপার্টিটা চেঞ্জ করে দেন বিমের সাইজ ধরলাম ছোট ডিরেকশন গুলো বারো পনেরো বড় ডিরেকশন গুলা বারো আঠারো তাহলে আমার যেহেতু এটা বড় ডিরেকশন তাহলে এটাকে বারো আঠারো ধরবো তাহলে বিমের প্রথমটা দিয়ে যে ড্র বিম এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট এইরকম বুঝা গেছে এঁকে ফেললাম আবার এই বিমটাকেও আপনি পয়েন্ট টু পয়েন্ট আঁকতে পারেন কিন্তু সেকেন্ড অপশনটার একটা খেয়াল করেন যেটা বোঝার চেষ্টা করেন সেকেন্ড অপশনটাতে আইসা এই যে বিমটা ডিরেক্টলি সিলেক্ট হচ্ছে মানে দিবেন হয়ে যাব কিন্তু এখানে কিন্তু বিভিন্নটা ভাগ হয়ে যেতেছে অথবা এরকম ভাগ করে মানা যাবে না তাহলে ইটেপস ভাববে কি এখানে দুইটা বিম ঠিক আছে তাহলে মাঝখানে যখন এরকম কোনো বাধা চলে আসবে কলামের মাঝখানে এক্সটার্নাল গ্রেড চলে আসবে তখন আপনি মডেল বানাবেন বিম বানাবেন পয়েন্ট টু পয়েন্ট এইরকম ওকে বুঝলেন আর বাকিগুলো আপনি যেমন এটা এটার মাঝখানে কোনো গ্রিড নেই আপনি এটা নিতে পারেন এই এটার মাঝখানে কোনো গ্রিড নাই নিতে পারেন কিন্তু এটার মাঝখানে গ্রিড আছে এটা ভাগ হয়ে যাচ্ছে হ্যাঁ এটা নিবেন আপনি কি পয়েন্ট টু পয়েন্ট তাহলে যারা নতুন তারা পয়েন্ট টু পয়েন্ট ধরে কাজ করা বেটার বেশি কারসাজি করার দরকার নাই ওকে হয়ে গেল এভাবে পয়েন্ট টু পয়েন্ট গুলো এঁকে ফেলেন বেশি ইয়ে করার দরকার নাই ওকে ওকে ওকে ওকে তাহলে আমার এই লিফট করার জন্য বিম লাগবে লিফট করার জন্য বিম লাগবে আমি এখানে কে ফেলি এই আমার এখানে বিম লাগবে এই এই ওকে কাহিনী খতম আমার বিম আঁকা শেষ এখন আমি এভাবে করে আমার যেহেতু বিম এঁকে ফেলছি এখন আমার পুরো স্ট্রাকচারটাকে যদি একটু দেখি এখন আমার বিল্ডিং এর ফ্রেমটা কিন্তু হয়ে গেছে ওকে আমার বিল্ডিং এর ফ্রেমিং সিস্টেমটা কিন্তু হয়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আসেন আমরা লাস্ট এটা কত ছিল হ্যালো হ্যাঁ ভাইয়া একটা গল্প ছিল হ্যাঁ এটা একটা প্রশ্ন ছিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কেন না ভাই কিছু কিছু কমার্শিয়াল বা কমার্শিয়াল বিল্ডিং মাঝে মাঝে একটু রাউন্ড শেপ থাকে ঠিক আছে রাউন্ড শেপের বিম করতে গেলে আলাদা হয় আলাদা কমান্ড দিয়ে করতে রাউন্ড শেপের বিল্ডিং এই যে এখানে দেখেন তো স্ট্রেট লাইন আছে আর্ক আছে এই যে আর্ক দেখছেন আর্ক হ্যাঁ পয়েন্ট আছে সেন্টার পয়েন্ট আছে এভাবে ইউটিউবে হিউজ ভিডিও আছে শিক্ষা লইবেন ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা মানে এক্সট্রা কিছু কাজ কাম আছে বিল্ডিং এর মডিফাইয়ের প্রয়োজন আছে ওই বিষয়গুলো আপনারা কিছু কিছু শিখে নেবেন আমি আমি আপনাদেরকে মেইন জিনিসগুলো শিখিয়ে দেবো ডিজাইন করা শিখিয়ে দিব ঠিক আছে তাহলে আসেন আমরা মোটামুটি ফ্রেম করে ফেলাম এখন আমরা স্ল্যাবে চলে যাই স্ল্যাব এঁকে ফেলি আল্লাহ যদি বাঁচায় এখন আমাদের বিমটা যেভাবে আমি তৈরি করতেছি আমরা এইভাবে ফার্স্ট অফ অল একটা টেস্ট করব আর আপনাদেরকে আমি আমার যে ডিজাইনটা অলরেডি ড্রয়িংটা আপনাদেরকে সাবমিট করে দিচ্ছি ওইটা আপনারা প্রিন্ট করে নিজেরা আমার থিওরির সাথে ওইটাকে ম্যাচ করবেন পার্থক্যগুলো বোঝার চেষ্টা করবেন কনফিউশন ভুগেন না ডিজাইন এক একজন এক এক রকম ভাবে করবে কিন্তু আউটপুট কতটুক কাছাকাছি বেশি আকাশ পাতাল হবে না উনিশ বিশ হবে আঠারো বিশ হবে ঠিক আছে বেশি আকাশ পাতাল হবে না তাহলে আসেন মোটামুটি আমরা করে ফেললাম এখন আমরা চলে যাব স্ল্যাবে ঠিক আছে এখন স্ল্যাব আঁকার জন্য আমি ড্রয়িংটা যদি একটু দেখি গ্রাউন্ড ফ্লোর তো গ্রাউন্ড ফ্লোরে এখানে কোনো কাহিনী নেই স্ল্যাব আঁকার ক্ষেত্রে একটা জিনিস দেখলাম আমাদের এই বিল্ডিং এ কোনো প্রকার একটা বের হয়নি সব ফ্রন্ট টু ফ্রন্ট হ্যাঁ সবকিছু কার্নিশ টু কার্নিশ কলামের কর্নার টু কর্নার উপরে শুধু এই সিঁড়ির রুম আর লিফট মেশিন রুমটা আলাদা করে আছে আর সবকিছু বিল্ডিং এর ভেতরে তাহলে তো স্ল্যাব নিয়ে কোনো চিন্তা নাই আমরা এখন স্ল্যাব আঁকি যেমন স্ল্যাব আঁকার সময় অল স্টোরি রাখতে পারেন সমস্যা নাই এটা হচ্ছে স্ল্যাব আঁকার তিনটা অপশন আছে প্রথম অপশনটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এই যে স্ল্যাব সিক্স পয়েন্ট ফাইভ নিলাম corner to corner corner to corner corner to corner আচ্ছা, হয়ে গেল স্ল্যাব তারপর এই অপশনটারও আপনি কর্নার টু কর্নার রাখতে পারেন অথবা এটাও বিমের মতো মিডলে যেহেতু কোনো গ্রিড নাই সেহেতু আপনি এই যে একটা অপশন আছে তিন নাম্বার অপশনটা ড্রপ কুইক ফ্লোর এটা চাপমালা হয়ে যাবে কিন্তু আরেকটা বিষয় খেয়াল করেন এখানে কিন্তু এটা ভাগ হয়ে যেতেছে কিন্তু আমার এটা হচ্ছে পুরোটা একটা প্যানেল তাহলে এই ক্ষেত্রে আপনি কিভাবে করতে পারেন দুই নাম্বার অপশনটা দিয়ে করতে পারেন ফার্স্টটা দিয়ে করতে পারেন দুই নাম্বার এইভাবে টান দিয়ে না ছেড়া দেন এইভাবে টান দিয়ে না ছেড়া দেন ঠিক আছে আর এই পোর্শনটাতে আমার সিঁড়ি আছে এই পোর্শনটাতে আমার কি আছে সিঁড়ি তাহলে এই পোর্শনটাতে যেহেতু সিঁড়ি আছে তাহলে সিঁড়ির অপশনটাতে আমি ভয়েড রাখবো বাকিটাকে আমি এইভাবে করে দেব ওকে এইভাবে ছেড়ে দিব এইভাবে বেরো এখন এখানে তো দুইটা স্ল্যাব ভাগ হয়ে গেল না কারণ আমি যে ভাগ করতে যাচ্ছি না আমি এটাকে একসাথে নিতে চাচ্ছি তাহলে প্রশ্ন ধরেন এইভাবে ধরেন এইভাবে ধরেন এই এই এই এই ওকে তাহলে এই অপশনটাকে আমরা ভয়েড রাখলাম কেন একটু পরে বলতেছি এই অপশনটাতে আমরা একটাতে করবো লিপ মেশিন রুম একটাতে করবো সিঁড়ির রুম সিঁড়ির জন্য এটা ভয়েড রাখছি কেন সিঁড়ি আলাদা করে ম্যানুয়ালি ড্রয়িং করব এর আগে আমি একটু কাজ করে নেই সেটা হচ্ছে যে আমি এই যে বিল্ডিংটা বানাইলাম এই বিল্ডিংটার একদম বটম লেভেলে দেখ বেজ লেভেলে স্ল্যাব আঁকছি তো এটাকে আমি ডিলেট করে দেবো তার প্ল্যানে গিয়ে বেজে যাব অ্যাপ্লাই ওকে দিব আসার পরে অল স্টোরির জায়গায় আমি দেবো ওয়ান স্টোরি কারণ আমি একটা ফ্লোরের স্ল্যাব ডিলেট করব ওকে ওকে ওকে ওকে ওকে ওকে ডিলেট এডিটে যান ডিলেট হয়ে গেল তারপর আমার গ্রাউন্ড ফ্লোরে আমি স্ল্যাব রাখবো আর পুরো বিল্ডিংটাতে স্ল্যাব রাখবো আর শুধু টপ ফ্লোরে গিয়ে লিফট মেশিন রুমে এই যে লিফটের মেশিন রুম আর সিঁড়ির রুমটাতে আমি স্ল্যাব আঁকবো আর বাকি সব ডিলেট করে দেবেন তাহলে আসেন আমি একদম টপ ফ্লোরে যাই টপ ফ্লোরে গিয়ে এই যে আমি এই পোর্শনটাকে ধরে এই পোর্শনটাকে ধরে এই পোর্শনটাকে ধরে একদম এই পোর্শনটাকে ধরে ডিলেট করে দেব এইভাবে ডিলেট ওকে আর আমি এই পোর্শনটাতে কি রাখবো সিঁড়ি লগ্ন রোম ডিলেট করে দিলাম তাহলে এখানে একটা সিরি রোম দেই সিঁড়ির স্যারাপ স্ল্যাবটা যদি দেই সিঁড়ির জন্য আমি আলাদা করে স্টেয়ার সিক্স বানাইছি এই দিলাম এটা যে সিঁড়ির চালের জন্য সিঁড়ির মাথার উপরে আর এটাতে দেবো লিফটের মেশিন রুম তা লিফটের মেশিন রুমটা একটু পরে দিই আগে সিঁড়িটা আঁকি ঠিক আছে সিঁড়িটা আগে আঁকতে হবে সিঁড়িটা আপনাদের জন্য জটিল আমি এর আগে একটু আমার ড্রয়িং যাইয়া এটা চেঞ্জ করে দিই একটু একটু চেঞ্জ করে দিই একটু হলুদ করে দিই ওকে এটা সুন্দর লাগার জন্য দিলাম এখন আমি সিঁড়ি আঁকবো সিঁড়ি কোথায় আঁকবো সিঁড়ির ক্লাসটা খুবই মনোযোগ দেন সিঁড়ি আঁকার জন্য আমি চলে যাবো একদম গ্রাউন্ড ফ্লোরে আমি বলে রাখি ইটেপসে আমি সিঁড়ি আঁকি এই জন্য যাতে আমি সিঁড়িতে লোড দিতে পারি কারণ সিঁড়ি যদি আপনি না আঁকেন তাহলে সিঁড়ির উপর আপনি প্রপার লোড দিতে পারবেন না ওই লোড আবার সঠিকভাবে ডিস্ট্রিবিউট হবে না তাই আপনারা রিয়েলিস্টিক ভাবে মডেল করতে হলে সিঁড়ি আপনার বিল্ডিং এর ডিজাইন করতে হবে মডেলে আনতে হবে আর এই ডিজাইনটা আপনারা এক্সেল এর মাধ্যমে করে নেবেন কিন্তু বিল্ডিং এর সেলফ ওয়েট দেওয়ার জন্য সিঁড়ির মডেল করতে হবে তাহলে সিঁড়ি আঁকার জন্য আপনি চলে যাবেন কোথায় একদম গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার পরে আপনারা প্রথমত ড্রয়িংটা দেখবেন প্রথমত দেখবেন সিঁড়িটা মুভ করছে কোন দিক দিয়ে আমি কোথায় আছি গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর দেখেন তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল্যান্ডিং আর এটা হচ্ছে আপ এটা হচ্ছে ডাউন মানে আমার এটা উপরে উঠছে আর এটা নিচে নামছে মানে আমার এটা হচ্ছে উপরে এই ধাপটা হচ্ছে উপরে আর এটা দিয়ে এটা দিয়ে পাঁচ ফুট উপরে উঠছে ঘুরে এটা দিয়ে আমার লিফটের লবিতে চলে আসছে তাহলে আমার প্রথমত এই ল্যান্ডিংটা পাঁচ ফুট উপরে উঠবে আর এই ল্যান্ডিংটা দশ ফুট মাথার উপরে থাকবে তাহলে এটা হচ্ছে লিফটের লবি হ্যাঁ তাহলে সিঁড়িটা এইভাবে এই মাউস খেয়াল করেন এভাবে উঠে এভাবে ঘুরছে মানে এই ডাউন অপশন যেটা এটা দিয়ে পাঁচ ফুট উঠবেন আর আপ অপশন যেটা যদি আর পাঁচ ফুট উঠলে আরেকটা ফ্লোরে চলে যাবেন আর এটা হচ্ছে লিফটের লবি এই অপশনটা দিয়ে নীল নীল জায়গাটা এটা হচ্ছে লিফটের দরজা হ্যাঁ এই অপশনটা দিয়ে এই লবিতে দাঁড়াইলে সিঁড়িতেও যাওয়া যাবে লিফটেও উঠা যাবে ওকে হয়ে গেল তাহলে আমরা সিঁড়ির মুভমেন্ট বুঝে ফেলাইছি তাহলে আমরা প্রথমত এখানে একটা ল্যান্ডিং আঁকবো এখানে একটা ল্যান্ডিং আঁকবো তাহলে আমি প্রথমে এখানে ল্যান্ডিং আঁকার জন্য আমাকে ফার্স্ট অফ অল একটা পয়েন্ট নিতে হবে পয়েন্ট তাহলে পয়েন্ট নিতে হলে আপনি চলে যান ড্র পয়েন্ট ড্র জয়েন্ট অবজেক্টে যান ড্র জয়েন্ট অবজেক্টে যায় এক্স এক্সিসে পয়েন্ট লন মাইনাস ধরেন লবি লিফটের লবি সাড়ে তিন ফুট চার ফুট হয় ধরেন আমরা চার ফুট নিলাম চার বারো আটচল্লিশ ইঞ্চিতে নিতে হবে ওকে ওকে নিলাম এটার মিড পয়েন্টটা ধরা দরকার তাই না মিড পয়েন্ট আপনারা ধরতে পারতেছেন না তাই মিড পাওয়ার জন্য অটোকেটের মতো ড্রতে যাবেন স্ন্যাপ অপশনে যাবেন এই যে এখানে ই দেন অ্যাপ্লাই ক্লোজ এই যে মিড পাইতেছেন ওকে পাইলেন এভাবে নিলেন নেওয়ার পরে সেম ভাবে এটা যেহেতু এন্টি ওয়াইজ মানে অ্যাকসেপ্ট অপোজিট তাহলে আপনাদের মাইনাস আটচল্লিশ অপশন এই দেখছেন মিড পাইছেন আমি পয়েন্টগুলো নিলাম পয়েন্টগুলো কেন নিলাম আমি ড্র করার জন্য মানে ল্যান্ডিংগুলো ড্র করার জন্য তাহলে আমি ল্যান্ডিংটা আঁকি একদম ইজি আঁকলাম আঁকলাম অবশ্যই ওয়ান স্টোরি থাকতে হবে হ্যাঁ এটা মাথায় রেখে যারা আমার ভিডিও দেখে মডেল তৈরি করেন তারা আমার ভিডিওটা প্রথমত আগে আপ টু বটম শেষ করবেন তারপরে নিজে কাজ শুরু করবেন নাহলে পরিশ্রম হবে বেশি কারণ কথার আগ পিছ হয়ে গেলে কাজ করা হবে বেশি তাহলে আমি কি করলাম ল্যান্ডিং এঁকে ফেললাম তাহলে আমি একটু থ্রি তে যাই থ্রি ডিতে যাইয়া এইটা দিয়ে রোটেশন এটা দিয়ে ঘুরা হ্যাঁ রোটেশন থ্রি ডি ভিউ এবং আপনারা খেয়াল করেন আমি কোন ফ্লাইটটা দিয়ে প্রথমে উঠবো এই ফ্লাইটটা দিয়ে পাঁচ ফুট উপরে উঠবো এই ফ্লাইটটা দিয়ে আবার দশ ফুট উপরে চলে যাব তাহলে আমি এই ফ্লাইটটা দিয়ে পাঁচ ফুট উপরে উঠলে তাহলে এই ফ্লাইটটাকে আমি পাঁচ ফুট উপরে নিয়ে যাই তাহলে আমি জাস্ট খেয়াল করেন আপনারা একবার সিলেক্ট করলাম ওকে তারপর ইডিটে গেলাম কপি আবার সিলেক্ট আবার সিলেক্ট ইডিটে দেয়া পেস্ট পেস্ট করবেন কোন দিকে জ্যাড অ্যাক্সিসে মানে হাইটের দিকে তাহলে পাঁচ ফুট ওকে দেন এই যে উঠছে উঠছে নেই তাহলে নিচের গুলো ডিলিট করে দেন ইডিটে যান ডিলিট এই পয়েন্টগুলো ডিলিট করে দেন রাখার দরকার ওকে ডিলিট এখন আমার এই সিঁড়ির কালারটা হচ্ছে লাল এটা দেখা যাচ্ছে পিঙ্ক তাহলে এটা লাল করে দিই সিলেক্ট করেন সবার আগে সিলেক্ট অ্যাসাইনে যান অ্যাসাইনে যা শেলে যান স্ল্যাব সেকশন স্টেয়ার সিক্স তাহলে আমাদের সিলেক্ট আমাদের ওকে এখন আমি এটা ফার্স্ট ফ্লাইটটা কোন এখান থেকে উঠছে ড্রয়িংটা যদি আর একটুবার দেখাই ফার্স্ট ফ্লাইটটা এই দিক দিয়ে উঠছে পাঁচ ফিট আর সেকেন্ড ফ্লাইটটা এই পাশ দিয়ে উঠছে তাহলে এটা সেম ভাবে তাহলে ফার্স্ট ফ্লাইটটা আঁকবো তাহলে কেমনে ওই যে সাদ যেভাবে আছে এভাবে প্রথমটা সিলেক্ট করলাম point to point point to point okay okay হয়ে গেল পাঁচ ফুট উঠা রোটেশন করে দেখেন আর এই ফ্লাইটটা চলে যাব কোথায় এই সাবে তাই না তাহলে আমি কি করি দেখেন তাহলে এখানে আমি যদি এই ফ্লাইটটা এখানে আটকাতে চাই তাহলে নিচের ল্যান্ডিংটা উপরে নিয়ে যাই আর নিচের ল্যান্ডিংটা তো সব জায়গায় দশ ফিট হাইটে থাকবো সব জায়গায় দশ ফিট হাইটে থাকবে না তাহলে আমি এটাকে সিলেক্ট করি সিলেক্ট করে রেপ্লিকেট করে দিই সব জায়গায় দশ ফুট হাইটে পাঠাই দিই তাহলে ইডিটে e যাই রেপ্লিকেটে যাই স্টোরি তাহলে ফার্স্ট থেকে সেভেন পর্যন্ত দেখেন তো অ্যাপ্লাই ওকে হয়ে গেছে তাহলে রেপ্লিকেটের মাধ্যমে যে কোনো কিছু সহজে সব জায়গায় কপি করা যায় এখন আমি স্ল্যাব আঁকি stair select select select select okay করলাম এই যে আমাদের সিঁড়ি হয়ে গেছে আমাদের সিঁড়ি হয়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ তাহলে এই সিঁড়িটাই এই সিঁড়িটা আমি হুবহুব কপি করে আবার রেপ্লিকেটের মাধ্যমে পুরো বিল্ডিং এ পৌঁছায় দিতে পারি কিভাবে আমার তো এই এই ল্যান্ডিংটা সব জায়গায় আছে এটা কপি করার দরকার নাই তাহলে বাকি যেটা আছে এক দুই এই ল্যান্ডিংটা হুবহুব আমরা এই টপ পর্যন্ত পৌঁছে দিই কিভাবে আবার সিলেক্ট করলাম সিলেক্ট করে ইডিটে যাব রেপ্লিকেটে যাব স্টোরি পাঁচ থেকে সেভেন পর্যন্ত এই তাহলে আমার সিঁড়ি কমপ্লিট আমার সিঁড়ি কি কমপ্লিট হয়ে গেল আমাদের মডেল মোটামুটি কমপ্লিট এখন আমার লাস্ট একটা কাজ আছে সেটা হচ্ছে আমাদের লিফট কোডটা আঁকতে হবে লিফট কোড তাহলে লিফট কোডটা আঁকার সময় একটু চিন্তা করতে হবে একদম টপে চলে গেলাম টপে যে অল স্টোরি দিব অল স্টোরি দিয়া আমি লিফটের স্ল্যাবটা আঁকি লিফটের স্ল্যাবটা টেনে দেই এই দিলাম দেওয়ার পর একটা জিনিস খেয়াল করেন সব জায়গায় লিফটের এই যে লিফটের লবি বরাবর স্বাদ হয়ে গেছে এখন এটাকে একদম তলায় একটা জিনিস খেয়াল করেন ওইটার নিচে একটা স্বাদ হয়েছে তা ওয়ান স্টোরি ধরেন ওয়ান স্টোরি ধরে এটাকে সিলেক্ট করেন ডিলেট করে দেন শেষ নিচের কাবজাব শেষ এখন অল স্টোরি করে অল স্ল্যাবগুলো সিলেক্ট করেন আগে সিলেক্ট করলাম অল স্ল্যাবটা সিলেক্ট করলাম কিন্তু লিফটের ভেতরে তো স্ল্যাব হবে না তাই না লিফটের ভেতরে তো স্ল্যাব হয় না তাহলে এটা ভয়েড রাখতে হয় তাহলে শুধু মেশিন রুমটা রাইখা পুরো বিল্ডিংটাকে ভয়েড করে দিই তাহলে আমি মেশিন রুমটা যদি আনসিলেক্ট করতে চাই তাহলে অল স্টোরি থেকে ওয়ান স্টোরিতে যেতে হবে যে এই টপ স্ল্যাবটাকে আনসিলেক্ট করে পুরো মেশিন রুমটারে কি করে দেবো হোয়াইট করে দেবো তো কিভাবে অ্যাসাইন সেলে যাবো এই যে ওপেনিং এ যাবো অ্যাপ্লাই ওকে এই যে দেখ এখন পুরো মেশিন রুমটা কি হলো পুরো লিফটের রুমটা ভয়েড হয়ে গেল আশা করি বুঝতে পারছেন এখন এরই সাথে সাথে আমাদের পুরো বিল্ডিং এর মডেলটা কমপ্লিট মডেল যখন কমপ্লিট হবে তাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে বিল্ডিং এর যে সাপোর্ট দিতে হবে সাপোর্ট মানে বিল্ডিংটা যে কলামের উপরে দাঁড়াইছে কলামের গোড়ায় কি টাইপের ফাউন্ডেশন হবে ওইটার উপরে বেসিস করে সাপোর্ট দিতে হবে ঠিক আছে তাহলে আপনারা চলে যান একদম বেসে ভাই মেশিন রুমটা ভাই মেশিন রুমটা আর একটু বলেন ভাই এটা একটু মানে মেশিন রুমে সাবডারে আনসিলেক্ট করবেন জি জি এটা বাকি সাবগুলারে ইয়া করে দিবেন মানে ওপেন করে দিবেন ওপেনিং করে দিবেন কিভাবে করলাম জি জি জি এই যে এরকম আছে জি এরকম আছে না জি কারণ আমার তো মেশিন মেশিন এই লিফটের মেশিনটা তো এটা ওপেন থাকে জি জি ওপেন থাকে তাহলে আমি তো আইকে ফেলাইছি পুরো সান হ্যাঁ অল স্টোরি এখন আমি কি করবো এই যে এটাকে পুরোটা সিলেক্ট করবো সিলেক্ট করতে হলে অল স্টোরি দিয়ে সিলেক্ট এই সিলেক্ট শব্দটি সিলেক্ট হলো এখন আমি যদি নিচের শব্দটি সিলেক্ট রেখে উপরটারে আনসিলেক্ট করতে চাই তাহলে তো অল স্টোরি করণ যাবে না করতে হবে কি ওয়ান স্টোরি তাহলে ওয়ান স্টোরি যেটা ধরবো এটা আনসিলেক্ট হবে আর বাকি সবগুলো কি থাকলো সিলেক্ট তাহলে এই সিলেক্ট অপশন গুলোর তো ওপেনিং করবো তাহলে ওপেনিং এর জন্য আমি যাবো কি অ্যাসাইন শেয়ার এই যে ওপেনিং অ্যাপ্লাই হয়েছে জি জি আচ্ছা ঠিক আছে না না না বুঝলে মানে নিজে কয়েকবার ট্রাই করলে বুঝা যাবে একবার সিলেক্ট আবার আনসিলেক্ট ঠিক আছে ঠিক আছে ওকে ওকে তাহলে আমাদের মডেল কমপ্লিট আমাদের যেহেতু মডেল কমপ্লিট আমরা লাস্ট একটা ছোট্ট একটা কাজ করে আজকে ক্লাস শেষ করে দিব সবাই মডেলিংটা কমপ্লিট করে প্র্যাকটিস করবেন আমি ভিডিওটা আপলোড করে দিব এক্ষুনি ওকে আপনারা সবাই দেখে নেবেন তো আমি একদম নিচে চলে যাব মানে বিল্ডিং এর সাপোর্ট দিব মডেলিং এর সাথে বিল্ডিং এর সাপোর্টটা দিয়ে শেষ করে দিব তাহলে মডেলিং এ আর কোনো প্যারা নেই আমরা আগামী ক্লাসে বিল্ডিং এর লোড অ্যাসাইন করব বিল্ডিং এর উপরে কি কি লোড আসবে dead load live load gravity load এগুলো নিয়ে লেকচার দিব সবার আগে একটা শীট আছে ওই শীটটা দেখে দেখে তারপরে বিল্ডিংটার উপরে লোড অ্যাপ্লাই করব ওকে তাহলে বিল্ডিং এর সাপোর্ট যদি দিতে চান তাহলে নিচে চলে যান নিচে চলে যায় প্ল্যান প্ল্যানে যায় বেজ অ্যাপ্লাই ওকে এই যে এখানে এই গোড়া গোড়া এগুলাতে সাপোর্ট দিবে তার সাপোর্ট দিতে হইলে আপনার কি করতে হবে অবশ্যই ওয়ান স্টোরি রাখতে হবে যে কর্নারে অল স্টোরি দিলে সবগুলা গোড়ায় সাপোর্ট চলে যাবে খেয়াল রাখতে হবে তাহলে সাপোর্ট দিতে হলে সবগুলোরে এভাবে সিলেক্ট করেন টান দিয়া সিলেক্ট করছেন যে সবগুলো হয়ে গেল select sign joint restraint fix support কি support fix support fix support দিলে সুবিধা কি রোটেশন অ্যালাউ করবে মানে মুভমেন্ট সহ ডিজাইন করবে পিএমএম ফোর্স আসলে মোমেন্ট আসবে ঘুরে যাওয়ার চেষ্টা করবো অবশ্যই ফাউন্ডেশন ডিজাইনের সময় ফিক্স সাপোর্ট ধরেই সব সব বিল্ডিং ডিজাইন করবেন ফুটিং ওয়েলে ওইটা করবেন বলে অনেকে কেন এটা তো ফুটিং ওয়েলে হুনছি পিন আসলে পিন আর ফিক্সড আরসিসি বিল্ডিং এ কোনো কাম করে না অঙ্ক শেষ আর স্টিল স্ট্রাকচারে পিন আর ফিক্সড কাজ করে কেন কাজ করে কারণ ওইগুলো থেকে বোল্টেড কানেক্টেড বোল্ট দ্বারা কানেক্টেড বিল্ডিং পিন আর ফিক্সড এর প্রবলেম আছে মানে থিওরি আছে কিন্তু আরসিসি বিল্ডিং এর পিন আর ফিক্সড মানার প্রয়োজন নাই আরসিসি বিল্ডিং হচ্ছে জড় পদার্থ কথা বলছেন কিন্তু স্টিল স্ট্রাকচার কিন্তু লাইট ওয়েট সে উইন্ড উইন্ড আট আটকয়েক সবকিছুতে সে ঘোরার চেষ্টা করে অতএব ওইখানে পিন আর ফিক্সড এর একটা ব্যাপার থাকে মোমেন্ট ফ্রেমিং বিল্ডিং বিম কলামের কানেকশনকে বলে মোমেন্ট ফ্রেম স্টিল স্ট্রাকচার আর আমাদের এই পুরো বিল্ডিংটাই বিম বিম আর কলামে মোমেন্ট ফ্রেম অতএব আমাদের এখানে পুরোটাই fixed not pin okay apply okay একটু পড়াশোনার ব্যাপার আমি আমি কিছু জানি না যতটুকু পারি বললাম তাহলে এর সাথে সাথে আজকের ক্লাস এখানে মৌতবি ঘোষণা হলো আগামী দিন সেম এই টাইমে আমরা ক্লাসে যাব কালকে আমাদের ক্লাস হবে গ্র্যাভিটি লোড নিয়ে যদি কালকের ক্লাস আমি লোড অ্যাপ্লাই করে শেষ না করতে পারি শনিবারও ক্লাস নিতে পারি অতএব আজকে পর্যন্ত যতটুকু ক্লাস হয়েছে এটা আমি আপলোড করে দিচ্ছি আর নতুন যারা আমাদের সাথে জয়েন করছেন আজকে আমাদের সাথে মোটামুটি তেইশ জন জয়েন করছে আমি সহ মোটামুটি ফিফটি পার্সেন্টের বেশি সেভেন্টি আশি পার্সেন্ট মাসাল্লাহ নতুন যারা জয়েন করছেন আমাদের ইমাম আছে মডারেটর ইমাম ইমামের কাছ থেকে ইঞ্জিনিয়ার ইমামের কাছ থেকে আপনারা আপনাদের যা যা পান নাই কেউ সফটওয়্যার পান নাই কেউ এক্সেল শিট মিসিং আছে ইমামের কাছ থেকে নিয়ে নেবেন আর যারা জয়েন করেছেন আমি তাদেরকে সবাইকে এক্সেল শিট পাঠিয়ে দিয়েছি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জ্বর কমেছে এই তো কিছুটা কমছে আর কি ভাইয়া একটা প্রশ্ন ছিল হ্যাঁ। হচ্ছে আপনি আমাদেরকে প্রিভিয়াস ক্লাসে বলেছিলেন যে কলাম কত স্টোরি হলে কত সাইজের হবে এরকম একটা শীট প্রোভাইড করবেন আচ্ছা এটা আমি খুঁজে বাইর করি এই ধরনের মুখস্থ জ্ঞানে এখন যাওয়া দরকার নাই আমরা এই সফটওয়্যারটা শিখতেছি এই জন্যই বিল্ডিং কত তালা হইলে কত সাইজ আসবে এই সফটওয়্যারটা আমাদেরকে শিখাই দিবে বইলা দিবে ঠিক আছে অ্যানালাইসিস বেস আমি শেষ করি না কিন্তু অ্যানালাইসিস বেস জ্ঞান যার ভিতরে চলে আসবে বিল্ডিং এবার পঞ্চাশ তালা হোক কোনো সমস্যা আছে সে ক্যালকুলেশন করে দিবে ঠিক আছে ওকে হ্যাঁ গত ক্লাসে এক ভাই হয়তো প্রশ্ন করছিল যে শেল থিন মেমব্রেন আর শেল হ্যাঁ। হ্যাঁ, নিয়ে এই প্রশ্নগুলা আমাকে একটু আলাদা করে দিতে হবে কারণ সেল থিক কখন ইউজ হয় সেল মেমব্রেন কি জিনিস এগুলো আমি তো ভূগোল বুঝাই দিলে হইব না প্রপারলি জিনিসটা বলে দিতে হবে তাই প্রশ্নগুলো আমাকে সুন্দর করে পার্ট বাই পার্ট নোট করে দিলে আমি এগুলা আপনাদেরকে একটা আলাদা ক্লাসে এগুলা নিয়ে কথা বলবো এই প্রশ্নগুলো নিয়ে ঠিক আছে কারণ একটা ক্লাসের শিডিউল সুন্দরভাবে আগাইতে থাকুক একটার ভিতরে আরেকটা ঢুকাইলে হজবরল হবে তাই প্রশ্ন উত্তরের ক্লাস আলাদা করে রাখবো হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ একদিন পুরো প্রশ্ন উত্তরের ক্লাস রাখবো আপনাদের প্রশ্নগুলো আমাকে আগে থেকে দিয়ে রাখবেন তাহলে আমি অনেক কিছু অজানা থাকলেও আমি স্টাডি করে রাখবো এবং কি রেফারেন্স সহ হ্যাঁ, ঠিক আছে আচ্ছা, না না কিছু মনে করবো না একদম ভাইয়া ভাইয়া ভিডিও কোয়ালিটিটা একটু নরমাল হয়ে যাচ্ছে মানে আমি যদি ল্যাপটপে ওপেন করি তা বোঝা যায় না যে স্ক্রিনে লেখাগুলা যদি একটু কাইন্ডলি একটু ভালো কোয়ালিটি দিতেন ভালো হতো আপনার ল্যাপটপের স্ক্রিন ছোট না ভাইয়া আমাদের আমাদের স্ক্রিন হচ্ছে 21 ইঞ্চি ভাই আপনার আপনি যে যখন ভিডিও করবেন ওইটার কোয়ালিটি ভালো আসবে আমরা যদি ভিডিও করি আমরা তো নেট দিয়ে করব তো আমাদেরটা আটকে আটকে আসবে ল্যাকিং আসবে আপনারটা একবারে পুরো ক্লিয়ার আসবে হ্যাঁ, আমারটাই তো আমারটা তো আমি দিয়ে দিচ্ছি হুবহু আমি তার এডিট করি না ঠিক আছে না হ্যাঁ ভাইয়া সেটিং এ যে হয়তোবা দেখলে দেখবেন যে কত পিক্সেল হয়তোবা একশো চুয়াল্লিশ পিক্সেল দেওয়া আছে সম্ভবত বা দুশো চুয়াল্লিশ পিক্সেল যদি তিনশো ষাট পিক্সেল দেওয়া থাকে আমার মনে হয় আচ্ছা, আমি দেখবো হ্যাঁ? আমি এটাকে দেখবো